আসসালামু আলাইকুম আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না এই ঘোষণার অংশ হিসেবে সারা দেশে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো বাইশটি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দুই শতাংশ করে জমি ও ঘর প্রদান করা হচ্ছে আজ সকাল দশটায় ভার্চুয়ালে যুক্ত হয়ে দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর হস্তান্তর উদ্বোধন করবেন এদিকে কক্সবাজারের চতুর্থ দফায় আজ এক হাজার একাত্তর পরিবারকে দেওয়া হবে দলিল ও ঘর এ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন দলিল ঘরের চাবি হস্তান্তরের জন্য আট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ স্ব উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করেছেন চকরী উপজেলা প্রশাসন আয়োজিত গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান টেকনাফে একশো তেতাল্লিশটি গৃহহীন পরিবারের মাঝে বাড়ির চাবি ও জমির দলিল হস্তান্তর করা হবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে গৃহহীন পরিবারের মাঝে চাবি দলিল হস্তান্তর করবেন আজ বিশ্ব পানি দিবস পানির গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক বার্ষিকভাবে উদযাপিত একটি বিশেষ দিন উনিশশো সালে জাতিসংঘ সাধারণ সভা বাইশে মার্চ বিশ্ব জল দিবস বা পানি দিবস হিসেবে ঘোষণা করে বাংলাদেশের ভূগর্ভস্থ পানির অস্তিত্ব টিকিয়ে রাখতে বন্যা নিয়ন্ত্রণ নদী ভাঙ্গন রোধ ভূমি পুনরুদ্ধার জলবদ্ধতা দূরীকরণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার দেশের জনসাধারণ জীবনমান উন্নয়ন ইতিবাচক ভূমিকা রাখতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত সহিষ্ণু বদ্বীপ গড়ে তোলার লক্ষ্যে সরকার বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা দু প্রণয়ন করেছে এই পরিকল্পনা স্বাদুপানি উপকৌশল এক দশমিক চার এর আওতায় ভূগর্ভস্থ পানি সুরক্ষা অঞ্চল নির্ধারণ ও ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশনা রয়েছে দেশে ফসল উৎপাদন সেচ ও গৃহস্থালী কাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার ক্রমশ বাড়ছে মাটির নিচে পানির আধার সুরক্ষা পানির গুণাগুণ বজায় রাখতে ভূ উপরস্থ ও ভূগর্ভস্থ পানি সমন্বিত এবং সুষ্ঠু ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি ব্যবহারে সচেতনতা সৃষ্টি পানি দিবসের মূল উদ্দেশ্য কক্সবাজারে মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনার সভা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যত দূরে যাও পাখি দেখা হবে ফের স্বাধীন ওই আকাশটা শেখ মুজিবের এ প্রতিপাদ্যে অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন গতকাল সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এই সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তী জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা সহ অন্যান্য বক্তব্য রাখেন অনুষ্ঠানে বঙ্গবন্ধু বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন বক্তারা পরে বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় পখিয়া ক্যাম্পে সন্ত্রাসের গুলিতে দুই রোহিঙ্গা প্রাণহানি হয়েছে এই সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন মঙ্গলবার দুপুরে ক্যাম্প তেরোতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উকিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী থানার পরিদর্শক বলেন ক্যাম্প তেরোতে একদল দুষ্কৃতকারী দুপুর একটা দিকে এলোপাতাটি গুলি ছোড়ে এতে ঘটনাস্থলে রফিক নামে এক রোহিঙ্গা মৃত্যু হয় আর এক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা রফিক নামে আরও একজন রোহিঙ্গাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় অপর এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে তার পরিচয় জানা যায়নি হয়নি আজ আর্মড